এলসি সংকটে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে বেশ কিছুদিন ধরে দেশের দ্বিতীয় বৃহত্তম এই বন্দরে প্রবেশ করেনি কোনো ফলের ট্রাক আর অন্য পণ্য আমদানি হলেও যা পরিমাণে অনেক কম এতে কর্মহীন হয়ে পড়েছে বন্দরের কয়েকশো শ্রমিক তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ বিষয়ে কিছুই বলতে চান না বন্দর কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সোহান মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তোফাইল হোসেন সোনা মসজিদ স্থলবন্দরে গিয়ে দেখা যায় শ্রমিকরা অলস বসে আছে কাজের আশায় কিন্তু বন্দরে যে পরিমাণ শ্রমিক রয়েছে সে পরিমাণে আসছে না ভারতীয় পণ্যবাহী ট্রাক ফলে কাজ না থাকায় শূন্য হাতে বাড়ি ফিরতে হচ্ছে শ্রমিকদের এদিকে বন্দরে পর্যাপ্ত পরিমাণ ভারতীয় পণ্যবাহী ট্রাক না প্রবেশ করায় হতাশায় দিন কাটাচ্ছেন ট্রান্সপোর্ট শ্রমিকরাও আগলে জেলা গাড়ি লোড দিতাম এখন পারি না আপনার গাড়ি লোড দিতে আমরা এখন দশটা চারটা পাঁচটা ছটা করে গাড়ি হয়েছে আগে দশ বারোটা পনেরোটা বিশটা করে দিতাম এর মতন গাড়ি ঘোড়া ঢুকছে না আর কাজ কাম হচ্ছে না আগে ধরেন আপনার লেবারি করে আমরা দিনে পাঁচশো সাতশো হাজার টাকা দিনও কামাই হয়েছে এখন কামাই টামাই হচ্ছে না গাড়িও ঢুকছে না বাংলাদেশে ডলার কম ডলারের জন্য কাজ কাম ওরকম হচ্ছে না এখন ওরকম দুই একটা গাড়ি ঘোড়া হচ্ছে খুব গাড়ি লোড আনলোড হচ্ছে না আপনার গাড়ি ঘোড়া বেশি আসতো ইন্ডিয়া থেকে আপনার ভাড়া বেশি ছিল এখন আমরা ভাড়া কম পাচ্ছি গাড়ি ঘোড়া কম আসছে এর জন্য আমরা ভাড়া কম পাচ্ছি আমদানি রপ্তানিকারকরা বলছেন গত এক মাস থেকে এলসিগুলো একটু দেরিতে হচ্ছে ফলে দেখা দিয়েছে এমন সংকটের তবে তাদের আশা খুব শিগগিরই কেটে যাবে এই দুর্দশা আমাদের সোনামসজিদ স্থলবন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর এখন আমাদের এলসিগুলো একটু স্লো হচ্ছে ব্যাংক এলসি দিতে একটু দেরি করছে সেজন্যই সেটা অল্প কিছুদিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ গত মাস থেকেই এই বন্দরে পণ্য আমদানি কমেছে তথ্য বলছে আগে প্রতিদিন তিনশো থেকে চারশো ট্রাক এখানে প্রবেশ করত আর বর্তমানে দুশো থেকে দুশো আশিটি ট্রাক প্রবেশ করছে তবে কি কারণে পণ্য আমদানি কমছে তা জানাতে পারেননি পানামা পোর্ট লিঙ্কের কর্মকর্তারা খানিক থেকে লক্ষ্য করছি যে বন্দরে প্রায় সত্তর আশি গাড়ি পুলিশ কম করছে তখন থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমার বন্ধুদের প্রায় সত্তর আশি গাড়ি পুলিশ কম করছে আগে মাসখানেক আগে গাড়ি প্রায় ধরত প্রতিদিন ধরত তিনশো সত্তর আশি গাড়ি বর্তমানে গাড়ি ঢুকছে তিনশো তিনশো পাঁচ দশ এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধ থাকায় এ বিষয়ে কথা বলা যাবে না বলে সাফ জানিয়ে দিলেন সোনা মসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের এই রাজস্ব কর্মকর্তা